আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আমার পাশে যে ভদ্রমহিলাকে দেখতে পাচ্ছেন উনি কিছুদিন আগে এই ডিপিআরসি হসপিটালে এসেছিলেন ডক্টর মোহাম্মদ শফিউল্লা প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য ওনার মূলত যে সমস্যাটা ছিল যে সমস্যাটি নিয়ে এসেছেন সেটা হচ্ছে ওনার রিমাটার আর্থ্রাইটিস ছিল পাশাপাশি ওনার ভিটামিন ডি জনিত ঘাটতি ছিল এবং অস্টিও আর্থ্রাইটিস ওনার দুই হাঁটুতে গ্রো করেছিল পাশাপাশি ওনার পায়ের নিচে ক্যালকেনাল স্পার দেখা দিয়েছিল যেটার কারণে ওনার হাঁটতে গেলে খুবই সমস্যা হতো এবং দীর্ঘ সময় উনি হাঁটা চলা করতে পারতেন না এবং আর্থ্রাইটিসের কারণে পুরো শরীরে ওনার ব্যথা করতো এবং গত প্রায় দুই আড়াই বছর যাবৎ উনি এটা নিয়ে উনি যুদ্ধ করছেন সাংসারিক যে কাজগুলো আগে একটা সময় নিজের হাতেই সব কিছু করতেন সেই কাজগুলো আর আগের মতো করে উনি করতে পারছিলেন না খুবই সমস্যা দেখাচ্ছে ছিল এবং এটার জন্য উনি বেশ কিছু জায়গায় উনি ট্রিটমেন্টও করেছেন বাট কাঙ্ক্ষিত ফল উনি পাননি এবং পরবর্তীতে যখন উনি ডিপিআরসি হসপিটালে ডক্টর মোহাম্মদ শফিল প্রধান স্যারের বিষয়ে জানতে পারেন কাল বিলম্ব করেনি সরাসরি চলে আসেন স্যারের কাছে এবং স্যারের ট্রিটমেন্ট নিয়ে আলহামদুলিল্লাহ উনি আজকে সুস্থ আছেন এবং ভালো আছেন আসুন দর্শক একটু ওনার সাথে পরিচিত হয়ে একটু জেনে নিই কী ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিলেন এবং সর্বোপরি আসলেই সত্যি উনি আজকে কেমন আছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ এই কথাটা শুনতে আমাদের অনেক ভালো লাগে যে একটা মানুষ অসুস্থ ছিল সে এখন সুস্থ হয়ে আছে আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে নাম হাবিবা আলম হাবিবা আলম বাসা কোথায় আপনার বাসা খিলগাঁও খিলগাঁওতে আচ্ছা আমরা জানি যে আপনি এই ডিপিআরসি হসপিটালে এসেছিলেন ডক্টর মোহাম্মদ শফিলুর প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য আপনার সমস্যাটা কি ছিল মূলত আমার সমস্যা ওই যে বিভিন্ন জয়েন্টে জয়েন্টে ব্যথা আর একটু কাজ করলেই বেড়ে যেত আর আমি আসলে ক্লান্ত হয়ে যেতাম বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতাম না বেশি কাজ করতে পারতাম না বেশি হাঁটতে পারতাম না আচ্ছা আপনি যেটা বলেছেন যে আপনার জয়েন্টে জয়েন্টে পেইন হতো পাশাপাশি আপনার হাঁটুতেও ব্যথা হ্যাঁ, ছিল হ্যাঁ। এবং পায়ের যে গোড়ালি সেই গোড়ালিতেও আপনার ব্যথা ছিল এটার জন্য মানে সাফারিংটা কি করতেন দেখা যেত যে হয়তো আপনি কি দীর্ঘ সময় একটু হাঁটা চলা করতে গেছেন তখন আর আপনি হাঁটতে পারতেন না যেটা কিছুক্ষণ আগে একবার আপনি বলেছিলেন যে আপনার হাঁটতে গেলে আপনার পায়ের গোড়া যেটা ফুট হ্যাঁ। খুলে যেত আর পুরো শরীরের জয়েন্ট জয়েন্ট কি প্রত্যেকটা জয়েন্টই পেইন করতো ব্যথা করতো মেরুদণ্ডটা না আচ্ছা মেরুদণ্ড ছাড়া হাতের এই দুই পাশ ショルダーショルダー জয়েন্ট গুলো আচ্ছা। তারপরে আঙ্গুলের এগুলো আচ্ছা আচ্ছা এই সমস্যাটা ঠিক কতদিন থেকে এটা প্রায় আড়াই বছর প্রায় আড়াই বছর যখন যখন প্রথম দিকে এই সমস্যাটা বুঝতে শুরু করলেন তখন কি কোনো ট্রিটমেন্ট বা কোনো ডক্টরের কাছে গিয়েছিলেন গিয়েছি তো যখন প্রথম গিয়েছেন ডক্টর কে বুঝতে পেরেছিলেন বা কোনো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কি না কোনো পরীক্ষা নিরীক্ষা করেননি উনি উনি শুধু গরম পানির থেরাপির কথা বলেছিলেন আচ্ছা সেটা দিয়েছিলেন তখন হ্যাঁ, দিয়েছি পাশাপাশি কি কোনো ওষুধ দিয়েছিলেন না কোনো ওষুধ দেননি তিনি আচ্ছা সেটা দেয়া থেকে কোনো উপকার পেয়েছিলেন না পাইনি বরং বেশি হয়েছে বরঞ্চ দেখছেন আরো দিন যাচ্ছে আরো খারাপের দিকে যাচ্ছে তখন কি করলেন সেকেন্ড কোনো ডক্টর সেকেন্ড কোনো ডাক্তার দেখাইনি আমি আচ্ছা গত এই দুই আড়াই বছর এটা নিয়ে যুদ্ধ হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা তো প্রথম দিকে অবশ্যই একটু কম পরিমাণে ছিল ব্যথাটা যত হ্যাঁ, দিন যাচ্ছে দেখছেন যে কমপ্লিকেশন গুলো আরো হ্যাঁ, বাড়ছে আগে তখন আমি ভয় হ্যাঁ। পেয়ে গেলাম যে আমার অসুখটা বেড়ে গেল কি হবে কোথায় যাব আগে যেরকম নিজ হাতে আপনি পুরো সংসার একাই সামলাতেন সেই মানুষটা এখন দেখছেন সেই আগের কাজগুলো আর আপনি আগের মতো করে করতে পারছেন না শোয়া থেকে উঠতে গেলে কি কষ্ট হতো হ্যাঁ ওর তো পা পা পা ঝিনঝিন করতো আর ওই পাতা ফেলতে পারতাম না সকালবেলায় আচ্ছা। উঠতে মানে একটা দুশ্চিন্তা সবসময় গ্রাস হ্যাঁ, করা শুরু হ্যাঁ। করলো যে আসলে আমার কি হলো হ্যাঁ, কি হলো বুঝতে পারলাম আচ্ছা সো তখন কি করলেন যখন দেখছেন দিন দিন অবস্থাটা অনেক বেশি খারাপ তখন আমি ডক্টর খুঁজতে লাগলাম ডক্টর খুঁজতে খুঁজতে আমি ইউটিউবে খুঁজলাম খুঁজতে খুঁজতে আমি স্যারকে পেলাম সফিউল্লাহ স্যারকে আচ্ছা। তারপরে ওনার ভিডিওগুলো দেখলাম ভিডিওতে আমার সিমটমের সাথে মিলে যাচ্ছে তখন আমার ছেলেকে দেখালাম আমার ছেলে তখন বললো যে চলো ওটাতে যেহেতু মিলে গেছে ওখানেই যাই আচ্ছা সেই অনুযায়ী আপনারা হ্যাঁ, সরাসরি স্যারের কাছে চলে আসলেন স্যার প্রথম দিন আপনাকে দেখলেন দেখার পরে পরীক্ষা নিরীক্ষা করে স্যার আপনার রোগ সম্পর্কে আইডেন্টিফাই করলেন এবং বললেন এবং স্যার কি বলেছিলেন তখন আমাকে ট্রিটমেন্ট এখানে ভর্তি হওয়ার জন্য বললেন আর ওষুধপত্র দিলেন আর ওই স্যার কি এমন কিছু বলেছিলেন যে ইনশাআল্লাহ আপনি ভর্তি হন আপনি সুস্থ হ্যাঁ, হয়ে যাবেন ভালো হয়ে যাবেন হ্যাঁ। এবং সেই ভরসা আপনি ভর্তি হয়ে গেলেন তো আপনার ট্রিটমেন্ট শুরু হয়ে গেল আজকে কততম দিন খেয়াল আছে আজকে অষ্টম দিন অষ্টমতম দিন গত দুই আড়াই বছর যাবত আপনি আপনার শরীরে বিভিন্ন জয়েন্টে ব্যথা নিয়ে ভুগছিলেন লাইফ প্রায় কিছুটা ইম্পসিবল হয়ে গিয়েছিল আজকে আপনি সর্বোপরি কেমন আছেন ভালো আছি আল্লাহর রহমতে এখন কি আপনার আলহামদুলিল্লাহ এখন কি আপনার সেই সকালে ঘুম থেকে উঠার পরে পায়ে প্রচন্ড যে ব্যথা করতে সেটা কি করে আপনি কি একটু চলা করে দেখেছেন সেগুলো কি আছে এখন ব্যথা চলা এই যে ঘরের ভিতরে করি ব্যথা নাই আপনার সেই শোল্ডার জয়েন্টের ব্যথাগুলো কি এখন আছে নাই তারপরে খুবই শর্ট টাইম খুবই অল্প দিনের ভিতরে না আমাকে যখন ঔষধ দিয়েছিলেন তখন থেকেই আমার মানে খেয়েছি ষোলো তারিখ থেকে ঔষধ দিয়েছিলেন সতেরো তারিখ থেকে খেয়েছি তো আমি এখানে মনে হয় চব্বিশ তারিখ ভর্তি হয়েছি তো ওষুধ খাওয়ার পর থেকে ওষুধ মানে শুরুর পর থেকে আপনি দেখেছেন আপনি কমতে শুরু করেছে আলহামদুলিল্লাহ মা অসংখ্য দর্শক আছেন এই মুহূর্তে হয়তো ক্যামেরার ওপাশে এই যে যেমন আপনি ভিডিওতে বা আপনি ইউটিউবে যখন সার্চ করেছেন আপনি দেখতে পেয়েছেন জানতে পেরেছেন বলে আপনি চিকিৎসাটা পেয়েছেন অনেকেই আছেন হয়তো জানেন না তাদের জন্য যদি আপনি কিছু বলেন তারা ইউটিউব দেখবে হুম দেখে নিজের অসুখ বিসুখ চিন্তা করে দেখবে যে আমারটার সাথে মিলছে কিনা মিললে তখন চলে আসবে স্যারের চিকিৎসা কেমন এখানে ভালো আলহামদুলিল্লাহ চিকিৎসা সেবা ভালো সবকিছু সুন্দর দর্শক শুনলেন উনি ওনার মতো করে যতটুকু পেরেছেন উনি বুঝিয়ে বলেছেন হয়তো সবটুকু হয়তো উনি বলতে পারেননি কারণ গত দুই আড়াই বছরের কষ্ট এত অল্প সময়ের ভিতরে আসলে বলাটা সম্ভব না সুস্থ স্বাভাবিক মানুষ হঠাৎ করেই দেখছেন যে ব্যথা এবং ব্যথা ব্যথা ক্রমান্বয়ে এতটাই বেশি বেড়ে যায় যে স্বাভাবিক কাজকর্মগুলো আর তারা করতে পারেন না এরকম আপনারা অসংখ্য উদাহরণে দেখেছেন যে একদম বিছানা থেকে উঠতে পারেন না কারো সাহায্য ছাড়া বাথরুম নিজের পানি খাওয়া ভাত খাওয়া কোনো কিছু তারা আর করতে পারে না এতটা খারাপ অবস্থা হয়ে যায় কিন্তু দেখুন চিকিৎসা কিন্তু আমাদের হাতেই আছে আমাদের দেশে কিন্তু এখন খুব ভালো মানের কিছু ডক্টর আছেন ভালো মানের কিছু প্রতিষ্ঠান আছে যেগুলোতে খুব ভালো মানের চিকিৎসা দেওয়া হয় শুধু আমাদেরকে একটু খুঁজে নিতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ মা আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আপনাকেও ধন্যবাদ